শরিয়া হিসাবে নির্ধারণ করেছেন এটা সুন্নত যেটাকে শরিয়া হিসাবে নির্ধারণ করেন নাই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন বেদাত হলো মালাম ইয়াসরাহুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং তার রাসূল যেটাকে শরিয়া হিসাবে নির্ধারণ করেন নাই এরকম বিষয়কে শরিয়া হিসাবে নির্ধারণ করা এরকম আকিদাকে শরিয়া বানানো এইরকম আমলকে সরিয়া বানানো এরকম মামালাতকে সরিয়া বানানো এরকম আখলাককে সরিয়া বানানো এটার নাম হলো বেদাত এই জন্য এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে এই কথাটা গুরুত্ব দেওয়ার কারণ এটাই যে নবী সাল্লাম যা করেছেন তাই সুন্নত যা করেন নাই তা বেদাত এটা বেদাতের সুন্নত সঠিক সংজ্ঞা না যখন আপনি সমাজে গিয়ে বলবেন যে এটা তো আল্লাহ রসুল করেন নাই তখন বলবেন যে এই মিয়া আল্লাহ রসুল জীবনে আজান দিছেন এই নবী সাল্লাম জীবনে মোয়াজিন ছিলেন নবী সাল্লাম কোনোদিন আজান দিছে কথা কয় না দিছে মনে নবী সাল্লাম তো সবসময় ইমামে ছিলেন তিনি তো নবী সাল্লাম কোনোদিন আজান দেন নাই মোয়াজিন হন নাই তাহলে তো মোয়াজিন হওয়াও বেদাত আজান দেওয়াও বেদাত আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম সবসময় খতিব ছিলেন খোদবা দিছেন নবী সাল্লাহ সাল্লাম তো কোনোদিন খোদবা শুনেন নাই খোদবা শুনছেন নাই নবী সালাম তো খোদবা দিয়েছেন তো তিনি তো খোদবা শুনেন নাই তাহলে খোদবা শোনাও বেদাত কারণ আল্লাহ রসুল তো শুনেন নাই আচ্ছা আল্লাহ রসুল সালাম ইমাম ছিলেন নবী সালাম তো সবসময় মুসল্লি হন নাই এরকম আরো অনেক কাজ দেখবেন যেগুলো নবী সাল্লাহ সাল্লাম করেন নাই এখন আপনি যদি বেদাতের সংজ্ঞা সুন্নতের সংজ্ঞা এটা দেন যে আল্লাহ রসুল যা করছেন এটা সুন্নত আল্লাহ রসুল যা করেন নাই এটা বেদাত তো রাসুল অনেক কিছু করেন নাই এজন্য বেদাতের সংজ্ঞা সুন্নতের সংজ্ঞা এটা না সুন্নত বেদাতের সংজ্ঞা হলো মালাম মা সারা আল্লাহ আল্লাহ আল্লাহ রসুল যেটাকে অনুমোদন দিয়েছেন শরিয়া হিসাবে নির্ধারণ করেছেন অর্থাৎ করেছেন অথবা বলেছেন অথবা অনুমোদন দিয়েছেন করতে বলছেন অথবা সাহাবাইকরাম করছেন নবী সালাম অনুমোদন দিয়েছেন যেটার দলিল আছে এটার নাম সন্ন্যত আর যেটা নবী সাল্লাম শরিয়া হিসাবে নির্ধারণ করেন নাই নিজেও করেন নাই করার জন্য বলেনও নাই অথবা সাহাবাইকে নাম তার সামনে করেছেন তিনি অনুমোদন দেন নাই তার কোনো দলিল নাই তখন ওইটা হবে বেদাত নবী সাল্লাম না করলে সব বেদাত হবে না এটা প্রথমে খেয়াল রাখতে হবে এই জন্য নবী সালাম বেদাতের কথা বলতে গিয়ে বলছেন মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া আব্দুল মান আহাদাসা যে নতুন বানায় ফি আমরিনা আমাদের আমরের মধ্যে এখানে আমাদের বলছেন আমার আমরের মধ্যে বলেন নাই যদি নবী সালাম বলতেন আমার তাহলে নবী সালাম যা করছেন এটার বাইরে গেলে বেদাত কিন্তু নবী সাল্লাম বলছেন ফি আমরিনা আমাদের আমাদের মানে মা আনা আলাইহে ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা নবী সাল্লাম সুন্নত বেদাতের মধ্যে সাহাবিদেরকে সম্পৃক্ত করেছেন কারণ সব কাজ নবী সাল্লাম করেন নাই নবী সাহাবিরা করছেন নবী সাল্লাম থেকে সাহাবিরা শিখছেন এজন্য সুন্নত বেদাতের মধ্যে সাহাবিরা সম্পৃক্ত কত নম্বর আয়াত একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা আমার কোনো কর্মকাণ্ড নিয়ে সংকোচে ভুগে মুমিনদের তরিকা বাদ দিয়ে অন্য তরিকার করে এখানে মুমিন মানি সাহবাইকেরা নবী সাল্লাহ সাল্লামের যুগের মোমিন মানি সাহাবাই কেরাম সেই জন্য সমস্ত মুফাসের কেরাম বলছেন এখানে সাবিলিল মিনিন মানি সাহাবাতিল সাহাবাই তরিকা যারা এত্তেবা না করে নুয়াল্লিহি বা জাহান্নাম সে যেদিকে যেতে চায় আমি তার সেই দিকটাকে সুন্দর বানাই দিই সুশোভিত করে দিই তার সামনে সাহাবাই কেরামের তরিকার বাহিরে গেলে অন্য যত তরিকা আছে এগুলাকে আমি সুন্দর বানাই দিই তার কাছে ওইটাই মজা লাগে এটাই সুন্দর লাগে ওয়ানুসলেহি জাহান্নাম শেষ পর্যন্ত আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করি নাউজবিল্লা তাহলে আল্লাহ রব্বুল আলমিন এখানে সুন্নত বেদাতের সাথে নবী সাল্লা সাল্লামের পাশাপাশি সাহাবিদেরকে অন্তর্ভুক্ত করে দিয়েছে নবী সাল্লা সাল্লাম সুন্নতের সংজ্ঞাটা দিয়েছেন এইভাবে সেই প্রসিদ্ধ হাদিস জামে আত্মির মিজি এবং সুনানে আবু দাউদের হাদিস এরবাজ ইবনে সারিয়া রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস ওয়াজানা একদিন আল্লাহ রসুল সাল্লাম এমন বালাঘাতপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ এমন এক ওয়াজ করলেন জারাফাত মিনহাল মিনহাল কলুব আমাদের অন্তরগুলো ভয়ে কেঁপে উঠল আমাদের চোখগুলা থেকে জর্জর করে পানি পড়া শুরু হয়ে গেল এক সাহাবি বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ মুয়াদ্দেহ মনে হইতেছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ শেষ খোদবা ফাউসেনা ইয়া রসুল আল্লাহ আমাদেরকে কিছু ওসিয়ত করে যান আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন ও সেই কমবে তাকোয়াল্লাহ আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকোয়ার তোমরা তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করবা আর আলাইকুম আব্দুন তোমাদের উপরে যদি একজন গোলাম ও তোমাদের আমির হয় তার কথা শুনবা তাকে আনুগত্য করবা فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে জীবন যাপন করবে দেখবা খালি একতলাফ আর একতলাফ একতলাফ আর একতলাফ এখানে একতলাফের মা না হইল বেদাত আর বেদাত বেদাত আর বেদাত একতলাফান কাসিরা একতলাফ কখন হয় আমি একটা কইছি আমার বাইরে যখন আপনি আরেকটা কইবেন এটার নামে তো একতলাফ তাহলে নবী সাল্লা সাল্লাম একটা বললেন নবী সাল্লামের বলার বাহিরে যদি কেউ বলে এটার নাম কি বেদাত তাহলে নবী সাল্লাহ সাল্লামের সাথে কেউ একতলাপ করলে ওইটার নাম একতলাপ না ওইটা কি হয় ওইটার নাম বেদাত ওই একতলাপের নাম বেদাত আমি ইমাম হোসেনের সাথে বেদা একতলাপ করলে কোনো অসুবিধা নেই কিন্তু নবী সাল্লা সাল্লামের সাথে একতলাপ করলে ওইটা বেদাত এই জন্য নবী সাল্লাম বলছেন ফাসাইয়ারা একতলাফান কাসেরা অনেক অনেক একতলাপ অনেক অনেক বেদাত তোমরা অচিরেই দেখতে পাবা বেশি দেরি হবে না অল্প কিছু সময় পরে আলাইকুম বিসুন্নাতি ওয়াসুন্নাতিল খোলাফা এর রাশেদিন আল তখন তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায় রাশেদিনের সুন্নত এই দুটাকে আব্দু আলাইহা বিন নামাজ মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা সোহান আল্লাহ তাহলে এখানে নবী সালাম কিন্তু আলাইকুম বিসুন্নাতি বলেন নাই আমার সুন্না খালি বলেন নাই কেউ খোলাফায় রাশেদিন কেউ এখানে অন্তর্ভুক্ত করে নিয়ে আসছে তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লা সাল্লামের সুন্নত বলতে নবী সাল্লা সাল্লামের কর্মকাণ্ডের মধ্যে শুধু সুন্নত সীমাবদ্ধ নয় সাহাবাই কেরামের আকিদা সাহাবাই কেরামের আমাল সাহাবাই কেরামের মামালাত সাহাবাই কেরামের আখলাক এগুলো অন্তর্ভুক্ত আমি একটা আলোচনায় বলছিলাম যে নবী সাল্লা ইসলাম সাহাবাই কেরাম কখনো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই এই মর্মে একটা জাল হাদিসও বর্ণিত হয় নাই যে নবী সাল্লাম এবং সাহাবাইকেরাম কখনো ইল্লাহ ইল্লাল্লাহ করছেন অথবা আল্লাহ আল্লাহ করছেন তো এটার জবাবে একজন সম্মানিত ফির সাহেব বলছেন যে নবী সাল্লাহ তো অনেক কিছুই করে নাই তো সেটা যদি বেদাত হয় তো তাহলে তো সবে বেদাত আবার নবী সাল্লাম অনেক কিছু করেছেন সেটা যদি সুন্নত হয় তো নবী সাল্লাম তো আঠারোটা বিয়ে করছেন এই এগারোটা বিয়ে করছেন সরি তাহলে সেটাও তো সুন্নত আবার নবী সালাম তো দাঁড়াই প্রস্রাব করছেন এটাও তো সুন্নত জি আসলে এটা হলো সুন্নতার বেদাতের সংজ্ঞা স্পষ্ট না হওয়া এই জন্য বিষয়টা ক্লিয়ার থাকতে হবে আপনারা যখন সমাজে আপনারা কিন্তু এক একজন ওলামায় মাদিনার আকিদায় মাদিনার প্রতিনিধি এক একজন মদিনার আকিদা এবং মানহাজের প্রতিনিধি সুতরাং সমাজে যখন মানুষের কাছে দাওয়াত দিবেন শূন্যতার বেদাতের সংজ্ঞাটা পরিষ্কার করে দিতে হবে না হয় আপনাকে উল্টাই ধরবে যে রাসুল তো এটা করেন নাই তাহলে এটাও কি বেদাত তাহলে নবী সাল্লা সাল্লাম না করলেও সুন্নত হইতে পারে শর্ত কি সেটা সাহাবাহিকেরাম করবেন এবং সেটার দলিল থাকবে দুটা শর্ত একটা হলো সাহাবাহিকেরাম করতে পারেন এবং সেটার দলিল থাকতে হবে সহি দলিল বিশুদ্ধ দলিল দৈব দলিল জাল দলিল না আচ্ছা দ্বিতীয় কথা হলো নবী সাল্লা সাল্লাম কিছু কাজ করেছেন সেটা উম্মতের জন্য সুন্নত না কারণ আমরা সুন্নতের সঙ্গে বলছি মা সারা আল্লাহ সাল্লাম আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন তাহলে নবী সাল্লাহ সাল্লাম এগারোটা বিয়ে করেছেন এটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে বলে দিয়েছেন এটা শুধু নবী আপনার জন্য খালেস অন্য মুমিনদের জন্য নয় এই আয়াত দিয়ে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন আমাদেরকে বাদ না দিলে আমরাও করতাম কি বলেন হ্যাঁ, তাই না নবী সালাম করছেন আমরাও করলে অসুবিধা কি কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট কোরআন কেরিমের আয়াত দিয়ে বলছেন নীল মিনিন সব মুমিনেরা বাদ তোমরাই কাজ করা যাবে না তাহলে নবী সালাম করছেন নবী সালামের কাজগুলো তিন ভাগে বিভক্ত এক ধরনের কাজ হলো নবী সালামের ব্যক্তিগত ভাষার হিসাবে মানুষ হিসাবে নবী সালামের আমাল যেমন নবী সালাম অনেকগুলো খাবার খুব পছন্দ করতেন আবার কিছু হালাল খাবারও নবী সালাম খাইতেন না সাহাবিরা খাইতেন নবী সালাম বলতেন না আমি এটা খাবো না তবে তোমরা খাও তাহলে নবী সালামের ব্যক্তিগত রুচি অরুচির কিছু বিষয় ছিল এইগুলো উন্মতের জন্য সুন্নত না নবী সালামের পোশাক আদি ব্যবহারের ক্ষেত্রে নবী সালাম ধরেন এক ধরনের কাপড় পছন্দ করতেন ওই যুগের সুতি কাপড় বা ওই যুগে যে কাপড়গুলো পাওয়া যেত সেগুলো প্রত্যেক মানুষ এক এক ধরনের কাপড় পছন্দ করে নবী সাল্লাহাম এরকম কাপড় পছন্দ করতেন নবী সালামের বালিশ কাঁথা তারপরে বিছানা এগুলো এক এক ধরনের পছন্দ করতেন নবী সাল্লাহ সাল্লামের অজুর বদনাটা নবী সালামের এই টয়লেটে যাওয়ার বদনাটা নবী সাল্লা পানি খাওয়ার গ্লাসটা এগুলো যেগুলো ওই যুগে যেগুলো পছন্দ করতেন এগুলো নবী সালাম ব্যবহার করতেন এগুলো উন্মতের জন্য সুন্নত না যদি সুন্নত হইতো তাহলে নবী সাল্লা সাল্লাম যেই বদনাতে গোসল করতেন অজু করতেন এটাই চোদ্দশো বছরে দেখতেন যে ওই নমুনায় গ্লা এই আপনার বদনা পাওয়া যেত সাহাবাইকেরাম ঠিক ওই নমুনার বদনা ওই নমুনার গ্লাস ওই নমুনার কলস ওই নমুনার আপনার সব ব্যবহার করতেন এগুলো বানাই নিতেন অটোমেটিক এবং গুলো যদি মাটির থাকতেন ওই মাটিরই চোদ্দশো বছরে পাওয়া যেত অর্থাৎ এই যে নবিসামের ব্যক্তিগত যে জিনিসপত্র দৈনন্দিন যেই ব্যবহার খাওয়া দাওয়া এগুলো উন্মতের জন্য সুন্নত নয় এগুলো নবিসামের ব্যক্তিগত এটা প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত কিছু রুচি অভিরুচি কিছু আছে এখান থেকে নবিসাম মোহাম্মদকে যতটুকু নির্দেশ দিয়েছেন অথবা নিষেধ করেছেন এতটুকু ওম্মতের জন্য সুন্নত এর বাহিরের গুলা সুন্নত না